তাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা অভাব দিবে না অভাব দিবে না যদি আমার মেয়েরা ছেলেরা সুরে ওয়াকে পড়ে আমার ঘরে ইনশাল্লাহ অভাব আসবে না ঘরে ইনশাল্লাহ কি আসবে না এ ভাই আপনি ছবি তোলেন না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا যাদের ঘরে সুরে ওয়াকে আপাত করা হয় তাদের ঘরে কোনো দিন অভাব থাকবে না এটা না রসুল হাদিস যে যে কাজ করেন না কেন প্রত্যেক রাত্রে রাত্রে হুল্লো হবে এসার পরে হুল্লো হবে একটা বাজে হুল্লো হবে সেহরি সময় হুল্লো হবে রাতের মধ্যে যদি সুরে ওয়াকে পড়তে পারেন ঘরের থেকে অভাব চলিয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন উম্মত রাত্রে ঘুমানোর আগে সুরে মুলুকটা ভরে ঘুমাইবা কি ভরে ঘুমাইবা সুরে মুলুক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম সুরাই মুলুক পড়া ব্যতীত ঘুমাইতেন না আমাদের রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হামিম সিজিদা পড়া ছাড়া ঘুমাইতেন না এ ভাই একদিন একদিন মরতে তো হবে নাকি কবরে যাইতে হবে না যাইতে হবে হজরত ওসমান রাজিয়াল্লাহু আনহু দুনিয়ার মধ্যে থাকে তিন নম্বরে ব্যস্ত টিকিট পাইছেন আল্লাহ রসুল হজরত ওসমানকে বলতেছে ওসমান আন্তা আন্তা রফি কি ফিল জন্ম ওসমান তুমি আমার সাথী হইবে জন্মতে হজরত ওসমান রবি আল্লাহু জন্মতে আমাদের রসুলের সাথী হবে আমাদের রসুলের কি হবে সাথী হবে এই হজরত ওসমান রজি আল্লাহ আনহু যখন কবরের ফাঁস দিয়ে হাঁটি যেতেন যখন কবরের ফাঁস দিয়ে হাঁটি যেতেন কানতে কাঁদতে কাঁদতে কাঁদতে সিনে ভরা ফেলতেন সবাই জিজ্ঞেস করতেন হুজুর জন্নত জাহান নামের কথা মনে হইলে তো কান্দেন না কবরের ফাঁসে গেলে কান্দেন কেন খবরের ফাঁসে গেলে এত খান্দেন কেন আল্লাহ পাকের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলামের সাহাবি হজরত ওসমান বলে বাহাই কবরের ফাঁসে গেলে খান্দে কি জন্য জানেননি এই কবর হলো আখেরাতের সব গাঠির মধ্যে প্রথম গাঠি কবর হলো আখেরাতের গাঠির সমূহের মধ্যে থেকে প্রথম গাঠি এই কাঠিতে যদি আটকাই যাই তো সব জায়গায় আটকিয়ে যাব আর এই কাঠিতে যদি মুক্তি পাই সব জায়গায় মুক্তি পাবো এই জন্য কান্নাকাটি করি এই হজরত ওসমান রুজি আব্দুল আবিন বিন মসুদকে বলতেছে রাষ্ট্রীয় কোষাগরের সম্পদ নিয়ে দিয়ে হন হ্যাঁ, লাগবে না আমি আমার ছেলে মেয়ে সুরের বাগে পরে কাজ হয়ে যাবে আল্লাহ রসুল বলতেছে প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে যদি সুরে মুলুক ফড়ো খবর আজাব হবে না প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে সুরে মুলুক ফড়লে কি হবে না খবর আজাব হবে না আসেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেন সুরে মুলুকের মধ্যে আয়াত আছে তিরিশটা কয়টা এই তিরিশ আয়া ফরি ঘুমান আপনাদের পাঁচ মিনিট লাগে পড়তে আর আমাদের লাগে এক মিনিট বা দেড় মিনিট সুরে মুলুক পড়তে হুজুরদের লাগে এক মিনিট বা দেড় মিনিট এই এক মিনিট দেড় মিনিট যদি সুরে মুলুক পড়তে পারি আল্লাহ রসুলের কথা মিথ্যা না অবশ্যই সত্য একশো একশো সত্য আল্লাহ রসুল বলতেছে প্রত্যেকদিন রাত্রে যদি সুরে মুলুক পড়ো উম্মত এই সুরে যতক্ষণ তোমার জন্মতে তিনি না এতক্ষণ আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে তিরমিদি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সূরাতান ফিল কোরআনে 30 আয়াতান ইন্না ফিল ইন্না সূরাতান ফিল কোরআনে 30 আয়াতান শাফাত লিরজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আল্লাহর হাবিব বলেন কোরআন মজিদে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে কয় আয়াত বিশিষ্ট এই সুরাটা যদি আপনারা করেন যতক্ষণ ক্ষমা করা হবে না ততক্ষণ আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে আল্লাহ এই লোকটি অন্য গুণের কারণে জাহান নামে যাচ্ছে আল্লাহ অন্য গুণের কারণে জাহান নামে যাচ্ছে আল্লাহ তবে রাত্রে প্রত্যেক দিন আমারা পড়ছে আল্লাহ আল্লাহ ওনারা মাফ করেন না আল্লাহ ওনারা মাফ করেন না আল্লাহ ওনারা মাফ করেন না আল্লাহ বলে আচ্ছা আচ্ছা দাদা আচ্ছা, আমি মাফ করে দিলাম এই জন্য আল্লাহর হাবিব বলেন উম্মাদ কোরআন ফিরবা সকাল বিকাল কোরআন ফিরবা যারা কোরআন করে হাসরের ময়দানে কোরআনে তাদের জন্য সুপারিশ করবে কোরআন তাদের জন্য কি করবে সুপারিশ করবে ওয়ালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কোরআন ইকরাউল কোরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه উম্মত কোরআন পড়ো কোরআন পড়ো কারণ কোরআন এটা আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে কোরআন আপনার জন্য আমার জন্য কি করবে সুপারিশ করবে হ্যাঁ হুজুর আমরা কোরআন পড়তে জানি না কেন জানেন না হয়তো যে শিখতে পারি নাই কেন শিখেন নাই হয়তো যে শুধু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম <laughs> এই জন্য পারি না শুনেন দিনী আলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরস দিনী আলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর কি ফরস তাহলে আপনি ফরস হাম করলেন না যে প্রথমে শিখেন না এখানে এই জন্য ফিটে চলবে প্রথম পিঠে কিসের জন্য শিখেন নাই কেন قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم দিনই এলাম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরস এখানে এই সমস্ত মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়া হয় এই আপনারা টাকা পয়সা দিচ্ছেন যে এগুলো আপনাদের জন্য সৎকাই জারি হবে যে কি হবে যে এখানে এই যে রাত্রে আসি দেখবেন হেফকানার ছাত্ররা হুজুরে তিনটায় উঠে গিয়ে দেয় তিনটা বাজলে উঠে গিয়ে দেয় এই উজু খালাম করে এনার উজু খালাম করে তাহাজুত করে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত দেখেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর আল্লাহ কোরআন দিছেন আমাদের নবী তিন তিন দিনে এক খতম কোরআন পড়তেন এই আল্লাহ রসুলের জামাই হজরত ওসমান উনি এক রাখাত নামাজে পুরো কোরআন মসজিদ খতম করে দিতেন আর আমাদের মসজিদে যদি ইমাম সাহেব একটু লম্বা কেরাত করে হুজুরকে বলবেন হুজুর এই ইমাম সাহেব বাদ দিয়ে দেন উনি লম্বা লম্বা কেরাত করে <laughs> ওনার ফিজে নামাজ পড়েন না আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম সারা রাত নামাজ পড়তে পড়তে ফা মুবারক ফুলে ফেলতো আম্মাজান বলে ইয়া হাবিবাল্লাহ আপনাদের তো কোনো গুণা নাই আপনাদের তো কোনো গুণা নেই গুণা থেকে নিষ্পাপ মাসুম তো সারা রাত নামাজ পড়েন কেন আম্মাজান আল্লাহ রসুল বলেন আইসিয়া আল্লাহ তালা যে আমাদেরকে কোনো গুণা দেয় নাই এটা সুপুরি আদায় করার জন্য সারা রাত নামাজ পড়ি আমাদের নবী তিন দিন এক কোরআন পড়তেন সারা রাত কোরআন পড়তেন হজরত ওসমান রাজিয়াল্লাহু এক রাখাতে পুরো কোরআন মজিদ খতম করে দিতেন হজরত আলী দুই দিনে কোরআন শরীফ খতম করতেন হজরত আবদুল্লাহ বিন সুবাই রাজি আল্লাহ আনহু দুই রাকাত নামাজে পুরো কোরআন মজিদ পড়ে ফেলতেন দেখেন আমাদের ইমাম শাহ হুজুর ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই রমজান মাস আসলে তেষট্টি খতম কোরআন পড়তেন আমাদের ইমাম শাহ হুজুর মারা গেছেন জেলখানায় ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই মারা গেছে কোথায় জেলখানায় তো সেই জায়গায় উনি মারা গেছে সেই জায়গার মধ্যে বসে বসে সাত হাজার খতম কোরআন পড়ছে আল্লামা ইবনে কসির রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ইতিহাসবিদ উনি একটি কিতাব লিখছেন আল বিদায় আবার নিহায়া উনি এখানে লিখতেছে এখানে সাত হাজার ওভারে সৈন্য আরেকটা হবে সাত হাজার ওভারে সাত হাজার ওভারে সৈন্য যদি আরেকটা হয় কয় হাজার হবে সত্তর হাজার জেলখানায় যে জায়গায় এন্তেকাল করছে সেই জায়গায় বসে বসে সত্তর হাজার খতম কোরআন পড়ছে ইমাম মালিক রহমতুল্লাহ রমজান মাসে ষাট কদম কোরআন পড়তেন ইমাম মাহমুদ বিন হাম্বল একষট্টি কদম কোরআন পড়তেন ইমাম সাবি রহমতুল্লাহ একষট্টি কদম কোরআন পড়তেন ইমাম বুহারি রহমতুল্লাহ রমজান মাসে ষাট কদম কোরআন পড়তেন শেখ শাহাবুদ্দিন সাহরাবর্দি রহমতুল্লাহ আলাই একদিনের মধ্যে সাত কদম কোরআন পড়তেন আল্লামা আবু বকর ইবনা ইয়াস রহমতুল্লাহ আলাই ইমাম বুহারি ওস্তাদের ওস্তাদ উনি গরমের মধ্যে ইন্তেকাল করছেন তো উনি এন্তেকালের আগে নিজের মেয়েকে বলতেছে আব্বু ওমা আমি যে জায়গায় এন্তেকাল করতেছি এই জায়গায় আমি দশ হাজার খতম কোরআন করেছি দেখছেন আগের যুগের আর যুগের সাহাবাই গ্রাম তাবিন তবে তাবিন ইমামরা এত বেশি কোরআন করতেন আর আমরা এত বেশি ব্যবহার করি এত বেশি মোবাইল চালাই দিন কুদিন কোন দিকে যায় রাত কোন দিকে যায় আমরা বলতে পারি না আর আল্লাহ রসুলের সাহাবা একরাম এমনভাবে কোরআন করতেন যে রাত কোন দিকে যায় বলতে পারেন না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন উম্মত কোরআন ফরো কোরআন ফরো এই কোরআন তোমাকে ঠেনে ঠেনে জন্নতি নিয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষকে জানো যে কোরআন ফরে এবং যে কোরআন ফরায় এই ওলামায় কেরাম এই হুজুরা কোরআন ফরে আবার ফরায় কেউ শব্দ ফরায় কেউ মানি ফরায় কেউ শব্দ ফরায় কেউ অর্থ ফরায় আল্লাহ রসুল ইসলাম বলেন পৃথিবীর বুকে সবচেয়ে দামি পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান পৃথিবীর বুকে সবচেয়ে আফজল পৃথিবীর বুকে সবচেয়ে ভালো হলো ওলামা একরাম আপনার বুঝে আসুক বা না আসুক এটা আমার কিছু করার নাই আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ তালা দুনিয়া বানাইছে দুনিয়া বানানো আল্লাহ বলতেছে সবচেয়ে ভালো হলো যে আমার কোরআন বুঝে